আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান কৃষকের ভয়েস পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেড সিস্টেম মানে এক কথায় অনেক পরিপাটি একটা ফিল্ড তো এখানে কিন্তু হচ্ছে আপনার আখ করা এটা হচ্ছে আখ এই পাশে একটা এই পাশে একটা আর এগুলো কিন্তু আলু পটেটো এই যে কী সুন্দর গাছ হয়েছে গাছের ভিতরে কোনো জড়তা নাই মানে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই এমন একটা বিষয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্লট আবার পাশেই আছে যে আপনার আখ এই লাইনটাই লাখ আর এটা কিন্তু পুরা আপনার হচ্ছে সোলার শাক এটা একটা সাথী ফসল দারুণ একটা বিষয় আবার আরেকটা জিনিস মানে একটা খেতে কত রকম হয় মানে কত রকম ফসল হয় সেগুলো হচ্ছে গিয়ে কৃষকরা অলরেডি প্রমাণ করে দিয়েছে আখের ভিতরে কি কি হয় আখের ভিতরে আমরা দেখলাম প্রথমে ছোলার শাক বা এটা একটু দেখা নেই কাছে আখের ভিতরে ছোলার শাক আর এইদিকে দেখেন আখের ভিতরে আলু আলু চাষ আবার এই পাশে যদি আসেন ভাই আসেন এক এক করে অনেক রকমের চাষ করা যায় আপনার যদি ইচ্ছা থাকে তার পাশেই ওই পাশে আছে পেঁয়াজ পেঁয়াজের ওইটাও দেখি আসুন আরে কি মাশাল্লাহ কি সুন্দর লাগবে মনে হচ্ছে একটা ফুল বাগান হ্যাঁ খুবই সৌন্দর্য মাঠে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস উপলব্ধ করা যায় এটা ফলনও বেশি ফলনও বেশি না হুম এটা ফলনও বেশি আমরা তো অ্যাকচুয়াল করতাম এটা পেঁয়াজ এটা চলে আসলো পেঁয়াজ কি সুন্দর এই লাইনটাই আপনার আখ আর এই লাইনে আপনার পেঁয়াজ মাশাল্লাহ অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হলো তো আপনারা যারা আগামীতে আখ করবেন এই সিস্টেমে পেঁয়াজ করতে পারবেন রসুন করতে পারবেন মসুরি করতে পারবেন সোলার শাক করতে পারবেন টমেটো করা যায় এই যে সেই তার প্রমাণ এটা হচ্ছে টমেটো আপনার গাছ এগুলো আর এই মাঝখানে এই যে আখ মানে একটা আখের ভিতরে এটা প্রমাণ করা হচ্ছে যে একটা আখের ভিতরে আখ চাষের ভিতরে আপনার কতগুলো সাথী ফসল মানে আপনি প্ল্যান অনুযায়ী যদি করেন স্মার্টভাবে যদি করতে চান অনেক রকম করা যায় তার প্রিয় দর্শক যেটা বলছিলাম আমরা একটা প্লটে এসছি মেন চাষ হচ্ছে আপনার আখ এই আখের ভিতরে কতগুলো ভ্যারাইটিস সাথী ফসল করা যায় সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে তো সবাই চোখ রাখুন কৃষকের ভয়েস টেলিভিশনে কৃষকের ভয়েস ফলো করুন পেজ কৃষকের ভয়েস পেজে তো প্রথমে আমরা শুরু করব যে আখের ভিতরে কয়টা চাষ আপনি সাথী ফসল হিসাবে করতে পারবেন আগামী বছরে দেখা যাচ্ছে চব্বিশ সালে বা তেইশ সালে আপনারা করছেন তখন এই ধারণাটা আপনাদের কাজে লাগবে অনেকেই চুপি চুপি করছে যারা মাঠে আছে তারা জানে তো আমরা শুরু করি শেষ শুরু ভাগ থেকে তা আমাদের এখানে আমাদের এক ফার্মার ভাই আছেন চাষাবাদের সাথে জড়িত শরীফুল ভাই শরীফুল ভাই এটা তো আখ হ্যাঁ এটা এটার আখের ভিতরে এটা কি এটা পালং শাক মাশাল্লাহ এত সুন্দর করে যে মাটিতে সোনা ফলে তার একটা বাস্তব উদাহরণ তাই তো জি এই মাঝখানে আখ দুই পাশে আখ মাঝখান দিয়ে আছে পালং শাক লাইন করে খুব সুন্দর প্রসেস করে তৈরি করা সুন্দর প্রসেস করে তৈরি করা তারপর এইটা কি এটা ধনে পাতা এটা ধনে পাতা না ধনে পাতা এটা হচ্ছে গিয়ে ধনে পাতা কি সুন্দর হয়েছে পাশে কিন্তু আখ বা কুসুর রয়েছে চলুন আরও দেখা যাক কি সুন্দর মানে আপনার ভিতরে জ্ঞান বুদ্ধি প্ল্যান থাকলে আপনি অনেক কিছু করতে পারেন সেইটা আপনি কারণ কেন করতে পারবেন না কারণ আপনি তো সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাত আহ কি সুন্দর ফুল ফুটে আছে এটা কি ক্ষেত মটরশুটি হুম মটরশুটি ওই মাঝখানে দেওয়া মানে সবারই মাঝে আছে একটা বেডের উপরে একটা সাথী ফসল তারপরে আপনার আখ হ্যাঁ। আখ কম্পালসারি আছেই আখ থাকবে আর ডান পাশে দেখি কি আছে ডান পাশে এটা আলু এটা হলো পটেটো আলু গোল আলু যেটা বলা হয় এই এই লাইনটাই আপনার আলু আর এটাই হচ্ছে গিয়ে আগ বা কুসুর যে যেটা বলে কারণ আমরা এক এক সময় এক এক রকম কথা বলি এক এক অঞ্চলের এক এক রকম ভাষা এক এক রকম এক এক মানুষের বোল কথা তাহলে আমরা দেখলাম কি ধনিয়া পালন শাক আলু এবং হচ্ছে মটরশুঁটি সামনে আর কি কি অপেক্ষা করছে দেখা যাক আলহামদুলিল্লাহ এ তো বিশাল সুন্দর মনে ইন্ডাস্ট্রিয়ার মতন লাগতেছে এই যে এর মাঝখানে আখ তার উপর ডাগায় পেঁয়াজ অনিয়ন পেঁয়াজ কি সুন্দর লাগছে আসলে মাঠে না আসলে এই যে মাটিত্ব সবুজত্ব মানে ঘ্রাণ বা সৌন্দর্য সুফলা এই জিনিসগুলো কিন্তু উপলব্ধি করা যায় না ভাই না তা তো কখনোই না হ্যাঁ যে এবার দেখছি কালে হয়েছে হ্যাঁ। ফুলকপি ছিল এটা মিস হয়ে হ্যাঁ এই ভিতরে ফুলকপি ছিল ভিতরে ফুলকপি ছিল এটা যাই হোক এটা আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম না আমরা অনেক রকম চাষ দেখি কিন্তু এইভাবে দেখি না মাশাল্লাহ এই দেখেন প্রিয় দর্শক আখ এই বেডের ভিতরে আর এইখানে আছে আপনার টমেটো কি সুন্দর করে টমেটোর ইয়ে করে দেওয়া হয়েছে সেট করা হয়েছে বান করা হয়েছে টমেটোও কিন্তু ধরে গিয়েছে অলরেডি আর ভিতরে আখ আসলে আখ চাষটা তো অনেক লং যার কারণে শর্ট যে চাষগুলো আছে এর ভিতরে সাথী হিসাবে করা যায় তাই তো এইটাই হচ্ছে প্রমাণ হয়ে গেল আর কি ভালো সাইজ সাইজের টমেটো চলে এসেছে কি সুন্দর আবার মাঝখানে এটা চলাচলের জন্য একটা রাস্তাও করে দিয়েছে মাল বহনের জন্য একটা রাস্তা প্রয়োজন আছে না একটা ভ্যান যাওয়ার মতন রাস্তা রাখা আছে বহন করার জন্য গাড়ি না থাকলে তো আপনার বহন করতে পারবে না এগুলো দেখছি আখগুলো কুপায়ে দিয়েছে টমেটো সব ধরে রয়েছে টমেটো চাষ সেটা হয় ইয়েতে হয় অনেক কিছু হয় কিন্তু সাথী ফসলভাবে এইভাবে হয় আমি ফার্স্ট দেখলাম আর এটা কি চাষ এটা হচ্ছে রসুন আখ থাকবেই আখ থাকবেই তার ভিতরে সাথী ফসল রসুন বাহ কি চমৎকার তারপরে যা দেখবো আহ এইটা আবার মনে হচ্ছে একটা গার্ডেন ফুলের গার্ডেন তাই না একদম অবিকল <laughs> এটা কিন্তু মসুরি তো যাই হোক আমরা কিন্তু আখের ভিতরে ছোটোবেলা থেকে মসুরি তারপরে ভুট্টা ইত্যাদি এইসব দেখেছি কিন্তু এই আখের ভিতরে আপনার এতগুলি সাথী ফসল করা যায় এটা জানি না কিন্তু মসুরিটা অ্যাকচুয়াল করতো কিন্তু এইভাবে লাইন অনুযায়ী মানে গার্ডেন অনু এটা আপনার ফলন বেশি ফলন বেশি হবে না ফলন বেশি যাক কি সুন্দর লাগছে সব আর বিশাল বড় একটা এরিয়া এটা হচ্ছে গিয়ে রসুন আর একটা আনকমন কি দেখাবেন বলেন মাশাল্লাহ আখ থাকবেই এই দেখেন সাথে ফসল সোলা সোলার শাকও খাওয়া যায় আবার এই যে আপনার দেখতেছি ফুল আসতেছে ফলও হবে ফল আসছে হুম এক চালান শাক খাওয়া হয়েছে হয়েছে আবার ফল আসছে এক চালান শাক খাওয়া হয়ে গেছে কথায় আছে না প্রাকৃতির দিক জুড়ে সবুজের হার মানে ইসলামে একটা সঙ্গীত আছে মাঠে আসলে ওই গানটা আমার ভালো মনে পড়ে যায় আর কি আমার সবচেয়ে বেস্ট লাগলো আঁকের ভিতরে যে আপনার সোলার শাকটা আর ওই যে মসুরিটা মানে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য দেখতে সৌন্দর্যটাই আলাদা আবার ওই যে ধনিয়ার ওইটা ভালো লাগলো আশা করি আমার চ্যানেলের সব দর্শকেরও ভালো লাগবে এটা তো আলু এটা আলু আর এগুলো সব অ্যাকচুয়াল ইয়া আখ এখানে কত বিঘের প্রজেক্ট হবে এটা এটা একশো পাঁচ বিঘে এই এই একশো পাঁচ বিঘে প্রজেক্টটা একশো পাঁচ বিঘে রাস্তার আছে পঁয়ত্রিশ হুম এটাই একশো পাঁচ দর্শক বলবো আজকে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ যে কত সুন্দর করে একটা জিনিস তৈরি করে মাঠে না আসলে আপনি বুঝতেও পারবেন না দেখতেও পারবেন না জানতেও পারবেন না আর এই প্রকৃতি দেখতে হলে আপনাকে মাঠে আসতে হবে দেখতে হবে কৃষকের সাথে মিশে থাকতে হবে চলতে হবে তো এইখানে আমি একটা আজকে অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলায় দেখেছি যে আখের ভিতরে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আপনার ম্যাক্সিমাম কিছু জমিতে আগে প্রধান চাষ ছিল আপনার ধান আখ তাই তো জি জি তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হতে হতে তেইশ সালে এসে যে কের কোম্পানির উদ্যোগে আপনার হচ্ছে গিয়ে এই যে যে প্রজেক্টটা করা হয়েছে ইক্ষ গবেষণা কেন্দ্র ইক্ষ গবেষণা কেন্দ্র এখান থেকে তো এখানে দেখতেছি আপনার এরা প্রমাণ করে দিয়েছে যে আখের ভিতরে আপনি সাথী ফসল করতে পারেন কি কি করতে পারেন সেগুলো তারা বাস্তবে করে দেখায় দিয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা দেখলাম ধনিয়া তারপরে আপনার হচ্ছে গিয়ে ইয়ে পালন শাক দেখেছি তারপরে দেখেছি আপনার আলু তারপরে দেখেছি মটরশুঁটি তারপরে যে একটা ফুলকপির বেড দেখলাম ওটা ম্যাচুয়ার্ড হয়ে গেছে কেটে নিয়ে গেছে বিক্রি হয়ে গেছে বাজারজাত করানোর জন্য তারপরে দেখলাম আমরা টমেটো তারপরে দেখেছি আমরা হচ্ছে পেঁয়াজ তারপরে দেখেছি রসুন তারপরে দেখেছি মসুরি মসুরি হতো আমরা ছোটোবেলায় দেখেছি মসুরি আখ একসাথে হতে আবার আখের ভিতরে দেখলাম ভুট্টা হুম এগুলো হতো না হ্যাঁ। ভাইজান তো আগে তো এখন দেখতেছি আবার আছে কমন ছিল হ্যাঁ এখন দেখছি চেঞ্জ হয়ে গেছে আগে ধনিয়া হতো যে মশলা খাওয়া ধনিয়াটা তো এটা তো পাতা ধনিয়া তারপরে দেখলাম আপনার টমেটো তারপরে দেখলাম আপনার হচ্ছে গিয়ে কি রসুন রসুন পেঁয়াজও দেখেছি আবার হচ্ছে গিয়ে এখন দেখলাম এটা ছোলার শাক তো শাগও খাওয়া যাবে ফলও পাওয়া যাবে দারুণ একটা কথা বলেছেন যে সোলার শাগও পাবেন মানে ডগাও পাবেন আবার ফলও পাবেন ও ভাই সবটার কাজ করবে ও ভাই সবটা তো আমি এই প্রজেক্টটা সফল হোক বা না হোক বাট এদের যে গুণ গুণগুলো যে এত সুন্দর এত বেস্ট আমার খুব ভালো লেগেছে যারা কৃষি পেশায় জড়িত তো আপনার আপনাদের এলাকায় যদি আপনার কুসুর বা আখ চাষ হয় তাহলে আপনার এই ধারণাটা আপনার কাজে লাগবে যার কারণে আজকে আমি এই ভিডিওটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম